Hey, what's up, my brother? It's your boy KGP. আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি رب زدني علما رب زدني علما رب زدني علما بسم الله الرحمن الرحيم ধুর বেটা মরেই গেল দুই হাজার টাকা পাওনা ছিল ওর কাছে ইন্নালিল্লাহি ইন্না ইলাহি রজিউন হে আল্লাহ তুমি ওনার সকল পাপ এবং গুণাগুলোর জন্য ওনাকে ক্ষমা করে দাও আমি অবন one, a two, a one, two, three, four. بسم الله الرحمن الرحيم الحمد لله Oi! Johanna Elsma? ভাই আমাকে মাফ করবেন আল্লাহ তালা আমাদের দুজনকেই যেন ক্ষমা করে দেন আপনি ব্যথা পাননি তো ধুর কি একটা লাইফ পাইছি কিচ্ছু ভাল লাগে না আলহামদুলিল্লাহ আল্লাহ আমি যা যা আশা করেছিলাম তুমি আমাকে তার থেকে অনেক বেশি কিছু দিয়েছ আমি সত্যি এর জন্য অনেক কৃতজ্ঞ গুড বাই ম্যান পিস আজকের দিনটা অনেক ভালো কাটলো ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনার আর আপনার পরিবারের জন্য অনেক দোয়া রইল ভালো থাকবেন যা যাক আল্লাহ খাইরান আসি আজকে আসসালামু আলাইকুম